আসসালামু আলাইকুম সবাই আসসালামু আলাইকুম সবাই আজকে আমি আমার পেজে অনেক ডিফারেন্ট একটা ভিডিও নিয়ে আসছি যেটা আমি কখনো করে নাই সেটা হচ্ছে একটা রেসিপি ভিডিও আজকে আমি রান্না বান্না করব তোমার পছন্দের রেসিপি আমার সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে চিকেন মোমোস হ্যাঁ আর রামু তাই কালকে বলছে মানে এত মানুষ মোমোস খাইতে কেমনে পারে ওর এত মোমোস পছন্দ আম্মু তাই কালকে বলছে ওরে মোমোস আলার সাথে দিয়ে দিবে আর এজন্য আমি ভিডিওটা করতেছি যে আমি আপনাদের সবার সামনে সাক্ষী রাখবো আমি নিজে মোমোজ বানাইতে পারি আর আমার মোমোজের সাথে বিয়ে করা লাগবে না তাই না হয়ে সাথে বিয়ে না ইনশাল্লাহ আমি ভালো করে মোমোজ বানাইতে পারবো আমাদের পাশেই থাকুন হ্যাঁ আর দেখুন তো আমি আমার রেসিপি এখন শুরু করে দিচ্ছি আর ফার্স্টে আমি একটা ময়দার ডো তৈরি করব ডো বানানোর জন্য আমি শুধু ময়দা লবণ আর সামান্য পানি ইউজ করবো হ্যাঁ, খুব ভয়ে সে করতেছে কারণ হচ্ছে তার যাতে মোমোসালের সাথে বিয়ে না হয় তার থেকে বড় কথা রান্নার টাইমে আমি কখনো ক্যামেরা অন করে রান্না করি নাই এটা আচ্ছা। খুবই আমার আনইজি ফিল হচ্ছে তো আমি এখন মেজারমেন্ট কাপের দুই কাপ ময়দা নিয়ে এটা ডো তৈরি করব ফার্স্টে ময়দা দিছে এখন আবার ময়দা দিব আবার ময়দা দিছে এখানে দুই কাপ ময়দা আছে নেন যে সামান্য পরিমাণ লবণ মানে পরিমাণ মতো যে হ্যাঁ, স্বাদ মতো স্বাদ মতো লবণ নিচ্ছে এখন সামান্য একটু একটু করে পানি দিয়ে ডোটা বানাতে হ্যাঁ। হবে ময়দার ডোটা তৈরি করে নিলাম তো যেহেতু আমার ময়দার ডোটা তৈরি করা শেষ আর যে বলে আমি তৈরি করেছি সেটা অনেক বড় তো এটা ঢাকনা দেওয়ার জন্য আমি অনেক বড় একটা প্লেট নিচ্ছি আর এটা আমি প্রায় এক ঘন্টার জন্য ঢেকে দিব তো এখানে আমি মোমোজের পুর তৈরি করার জন্য প্রায় একটার মতো চিকেন একদম কুচি করে কেটে নিয়েছি এটাকে একদম পেস্টও বলা যেতে পারে আর সাথে লাগবে হচ্ছে হোয়াইট ভিনেগার সয়া সস গোলমরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ এবং সেই সাথে পেঁয়াজ পাতা কুচি ধনিয়া পাতা কুচি আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা এবং কাঁচামরিচ কুচি এখন সব ইনগ্রিডিয়েন্টস আমি মিক্স করে নিব আদা বাটা পেঁয়াজ বাটা রসুন ধনে পাতা কুচি পেঁয়াজ পাতা কুচি আর হচ্ছে লাস্টে কাঁচামরিচ এবার গোলমরিচ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিব এবার দুই চামচ সয়া সস আর এক চামচ ভিনেগার দিয়ে দিব আমি এভাবে চিকেনের পুটটা তৈরি করে ফেললাম তো এখন আমি মোমোজের শেপ বানানোটা দেখাবো যদিও আমি এটা খুবই কম পারি তাও ট্রাই করতেছি আপনারা আমার হাতে যে মোমোসগুলো দেখছেন সেগুলো আসলে আমি বানাই নাই সত্যি কথা বলে দিলাম আপনাদেরকে যে একটা বানানো দেখাইছি ওইটাই আমি বানাইছি তো আমার মোমোজ বানাইতে এতই টাইম লাগছে ফার্স্টে আমার ক্যামেরা হ্যান্ডেল করতেছিল সোয়েট চাচ্ছি তারপর করছে আম্মু এখন আছে মাহিন ওরফে মুরাদ টাকলা সালাম দাও সবাইকে আসসালামু আলাইকুম জনগণ তুমি এখন কথা বলো আসসালামু আলাইকুম আম্মা বউ এবং আমি এখন এগুলাকে স্টিমে দিব এটা আসলে আপনাদেরকে দেখাতে পারছি না তো তৈরি হয়ে গেল কাশফিয়া চৌধুরীর হাতের মজাদার চিকেন মোমোস আর এই মোমোজের রেসিপি আমার পেট ছাড়া কোথাও পাবেন না অনেক জায়গায় পাবেন কিন্তু এরকম ফিল পাবেন না আমার আম্মু না কিন্তু আম্মু সে যে দাঁড়িয়ে আছে আমার বোন মাহিন চৌধুরী উর্ফে মুরার টাকলা তুমি ভিডিও করতেছো কেন আই তুমি পড়াশোনা বাদ দিয়ে এগুলো কি করতেছো ভিডিও তুমি ভিডিও অফ কর